আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস আমি আবারও হাজির হলাম আপনাদের পছন্দের চ্যানেলে আরও একটি আমার ঘরোয়া টিপস শেয়ার করার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানব নিস্তেজ এবং দুর্বল গোপন অঙ্গ কীভাবে শক্ত করা যায় এক অনেক বেশি স্ত্রীকে সুখ দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র এই দুটি জিনিস আপনি খেয়ে একসাথে অনেকবার আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গিনীর সাথে মেলামেশা করতে পারেন হ্যাঁ বন্ধুরা যারা বিবাহিত তারা অনেকজনেই জানে এক থেকে দুইবারের বেশি অনেকজনে করতে পারে না তখন আপনার স্ত্রী অনেকটাই আপনার প্রতি মন খারাপ হয়ে থাকে যে উনি তৃপ্তি পেল না আপনি বিচ আউট করে আপনি শুয়ে গেলেন হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে পরকীয়ার সংখ্যা বেড়ে থাকে হ্যাঁ বন্ধুরা এই টিপসটি পরকীয়া থেকে বাঁচার জন্য এবং স্ত্রীকে অধিক সুখ দেওয়ার জন্য এই টিপসটি আপনি অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্রতিদিন এরকম স্বাস্থ্য বিষয়ক প্রাকৃতিক উপাদান নিয়ে আপনাদের মাঝে হাজির হব হ্যাঁ বন্ধুরা এই টিপসটি অবশ্যই ফলো করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন টিপসটি অবশ্যই জানতে পারবেন কীভাবে কী করণীয় হ্যাঁ বন্ধুরা এখন দেখুন আমরা টিপসটি কীভাবে করব হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে কলা কলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন শরীরের অনেক দিক দিকে আপনার কার্যকরী একটা জিনিস কলা কিডনিতে পাথর হওয়া প্রস্রাবে জ্বালা পোড়া শারীরিক দুর্বলতা পেটের ক্ষুধা অনেক ধরনের বুকে লিভারে ময়লা জমানো সব কেটে দেয় বিশেষ করে সিগারেট খাওয়া লোকদের জন্য এই জিনিসটা কলাটা অনেক বেশি উপকারী হ্যাঁ বন্ধুরা এই এই জিনিসটি হলো কালো জিরা এটা আমরা সবাই চিনে থাকি এটা তো আর বলার কিছু নেই এই জিনিসটা সম্বন্ধে এই জিনিসটা এত বেশি উপকারী যে এটা পবিত্র মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা পবিত্র কোরআনে পর্যন্ত লিখে আছে কালো জিরার সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা আপনি অবশ্যই ফলো করেন এই জিনিসটা ফলো করার জন্য আপনার লাগবে একটিমাত্র কলা আর কালো জিরা এই কালো জিরা আপনি রাত্রে ঘুমানো এক ঘন্টা আগে আপনার স্ত্রীর সাথে সহবাস করার এক ঘন্টা আগে আপনি এক থেকে দেড় চামচ বা দুই চামচ আপনার পরিমাণ মতো আপনি যতটুকু খেতে পারবেন ততটুকু আপনি কালো জিরাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে আলাদা রাখবেন তারপর একটা ছোট চামচ দিয়ে আপনি এক এক মুখে এক টুকরো আপনার মুখে যতটুকু কলা যায় ততটুকু কলা দিয়ে আপনি এক চামচ এটা ঢুকিয়ে দেবেন কালো জিরা তারপর আপনি খেয়ে নেন এভাবে আপনি যদি দশ দিন বা পনেরো দিন ফলো করতে পারেন আপনার অবশ্যই কার্যকর হবে জিনিসটি হ্যাঁ বন্ধুরা টিপসটি অবশ্যই কার্যকরী একটা টিপস আপনি অবশ্যই ফলো করতে পারবেন আপনার এই টিপসটি ফলো করতে বেশি টাকা আপনার খরচ হবে না টিপসটি শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া নেই অবশ্যই আপনি এটা ফলো করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ